অনেকেই আমাকে খুব দুঃখ করে বলে তার কাছে আমার কোনো মূল্য নাই আলু বাজারে দাঁড়িয়ে হীরা বিক্রি করছেন তাও আবার আফসোস করছেন সঠিক মূল্য কেন পায় না কাউকে কল করে বিরক্ত করেন আর কারো কলে বিরক্ত হয়ে নিজেই মোবাইল বন্ধ করে রাখেন মনকে অতিরিক্ত প্রশ্রয় দেন বলে আপনি আজ তার কাছে মূল্যহীন মনে রাখবেন এই পৃথিবীর প্রতিটা মানুষ কোনো না কোনো গল্পে অবহেলিত সারাদিন কাউকে পাত্তা না দেওয়া মানুষটাও দিন শেষে কোনো একজনের অবহেলায় রাতের আধারে ধুকে ধুকে কাঁদে আপনার অনুভূতিগুলোর কোনো মূল্য দেয় না সেই সব মানুষগুলোর জন্য নিজের অনুভূতিগুলো নষ্ট করবেন না কাছের মানুষগুলো যতটা ভালোবাসা দেখায় আসলে সবাই কিন্তু ততটা ভালোবাসে না সাধনা ছাড়া যে আপনাকে পেয়ে গেছে সে কখনো বুঝবে না আপনি কতটা মূল্যবান কারো কাছে অবহেলিত হওয়ার চেয়েও একা থাকা অনেক ভালো মনে রাখবেন এই পৃথিবীতে আপনি ছাড়া আপনার কেউ নেই আপনি আপনার বড্ড প্রয়োজন বাকি সব মিথ্যা আয়োজন সোজা কথা যতটা পারেন নিজেকে নিজের মাঝে আটকে রাখেন আর নিজেই নিজের প্রিয় হয়ে উঠুন মানুষকে তার প্রাপ্য সম্মানের চেয়ে একটু বেশি সম্মান করলে সে মাথায় উঠে বসে আর ভালোবাসার মানুষটাকে একটু মাত্রা অতিরিক্ত ভালোবাসা দিলে মূল্যহীন মনে করে অবহেলা করতে শুরু করে দু টাকার লোকে দশ টাকার দাম দিলে সে তো পঞ্চাশ টাকা ভাব দেখাবেই সেটাই তো স্বাভাবিক তাই না কথায় আছে মানিকে মানিক খোঁজে আর শকুন খোঁজে মরা গরু গরুর পেটে মাংস হজম হয় না আর বাঘের পেটে ঘাস হজম হয় না তেমনি হজম হয় না কুকুরের পেটে ঘি নিজেকে ভালোবাসার জায়গাটা কখনো এমন মানুষকে দিবেন না যে সে এখানে ফুকুর কেটে শিং মাস চাষ করে আর প্রতিটা মুহূর্তে আপনি বিষাক্ত কাটার আঘাত খাবেন কিছু সম্পর্ক বাড়াবাড়ির মতো হয় তাকে আপনি যতই সাজানো না কেন সে কখনো নিজের হয় না কি ভাবছেন হেরে গেছেন সবাই হাসছে আপনাকে নিয়ে অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন দেখবেন শেষ হাসিটা আপনিই হাসবেন আজ তার ব্লক লিস্টে আছেন তাতে কি হয়েছে কাল তার নিউজ ফিডে থাকবেন আজ যে আপনাকে অবহেলা করছে কাল সে আপনাকে নিয়ে গর্ব করবে ইনশাল্লাহ ভেঙে পড়বেন না নিজের উপর আস্থা রাখুন এবং নিজেকে ভালোবাসতে শিখুন একদিন সব কিছু ঠিক হয়ে যাবে